বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণির বিষয়ে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে বনানীতে পরিমণির বাসায় অভিযান চালাচ্ছে র্যাব তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভয় পেয়ে ফেসবুক লাইভে আসেন নায়িকা পরিমণি এ সময় তিনি বলেন যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে মিডিয়া আসবে ততক্ষণ লাইভ চলবে পরিমণি আরও বলেন তিন দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না আমার পরিচিতরা কই একটু আসবেন দেখবেন এরা কারা ভাঙচুর করছে আমি তো মরে যাচ্ছি এদিকে লাইভ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় প্রবেশ করেন এ সময় তারা পরিমণির সঙ্গে আলাপ করতে চান এবং তার কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন এক পর্যায়ে তারা পরিমণির ফেসবুক লাইভ বন্ধ করতে বলেন পরে লাইভটি বত্রিশ মিনিটের সময় বন্ধ হয়ে যায় এদিকে চিত্রনায়িকা পরিমণিকে বনানীর বাসা থেকে আটক করেছে র্যাব এছাড়া তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় নাজিয়া বৃষ্টি ট্রাস্ট বিডি নিউজ